আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে ষাট নম্বর বইয়ের মামলায় স্বামী গ্রেপ্তার এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে একে একে ষাটটি বিয়ে করেছেন জামালপুরের আবু বক্কর ওরফে চিটার বক্কর কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে ষাট নাম্বার বউয়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি শনিবার দুই নভেম্বর রাতে জামালপুর জেলার গয়লের চর ইউনিয়ন সবার চোর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় সে ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে পুলিশ জানায় গ্রেপ্তার আবু বক্কর এলাকায় চিটার বক্কর নামে পরিচিত বিশ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন এরপর দেশের বিভিন্ন জেলায় কখনো ব্যবসায়ী কখনো বা চাকরি ইত্যাদি লোভ দেখিয়ে একে একে ষাটটি বিয়ে করেছেন বিয়ে করাই তার নেশা ও পেশা বিয়ের পর অসহায় এসব নারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা সম্প্রতি নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ষাট নম্বর স্ত্রী রোজি খানমের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয় ষাট নম্বর স্ত্রী রোজি বেগমের মামলার এজাহার সূত্রে জানা গেছে আবু বক্কর ওরফে চিটার বক্কর এক আত্মীয়ের পূর্বে পরিচয়ে রোজি বেগমের সাথে সম্পর্ক গড়ে তোলে পরবর্তীতে অবিবাহিত পরিচয় দিয়ে গত আগস্ট মাসে নাম শাহীন আলম ও ভুয়া ঠিকানা ব্যবহার করে তাকে বিয়ে করেন সেই থেকে রোজির বাড়িতে বসবাস করে আসছিল বক্কর কিছুদিন পর স্ত্রী রোজির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে সে কিন্তু টাকা দিতে অস্বীকার করলে বক্কর তার স্ত্রীর ভাইকে ওষুধ কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে আশি হাজার টাকা নিয়ে উধাও হয় পরে খোঁজ খবর নিয়ে তারা জানতে পারেন বিয়েতে যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনসার আলী জানান প্রতারণা করে বকর প্রায় ষাটটি বিয়ে করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব বিয়ের কথা স্বীকার করেছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ